তুমি কি আসছো আর ইউ কামিং আর ইউ কামিং কি ব্যাপার হোয়াটস দ্য ম্যাটার হোয়াটস দ্য ম্যাটার কোথায় থাকবো হোয়ার টু স্টে হোয়ার টু স্টে আমাকে আবার ফোন করবে না ডোন্ট কল মি এগেন ডোন্ট কল মি এগেন আমাকে তার বাড়িতে নিয়ে যেতে পারবেন Would you টেক মি টু his হাউস Would you take me to his house? কোথায় বসবো হোয়ার টু সিট হোয়ার টু সিট খেলাটা সমান সমান হলো the game ended in a draw the game ended in a draw আমার কোনো ধারণা নেই I have no idea I have no idea আপনি কি ভিতরে আছেন are you inside are you inside আমরা কি শুরু করব shall we begin begin begin begin আমার পথ থেকে সরে যাও get out of my way get out of my way অবশ্যই অফকোর্স অফকোর্স আমার মুখে জল আসছে my mouth is watering my mouth is watering আজকাল ঘরে ঘরে জ্বর Now there are cases of fever in every family. Now there are cases of fever in every family. আজ তার এখানে আসার কথা he is expected to come here today he is expected to come here today সে কোথায় where is he where is he আগামীকাল রায় বের হবে judgement will come out tomorrow judgement will come out tomorrow সে খুব কমই দেখতে পেত he could hardly see he could hardly see এখন কি হোয়াট নাও হোয়াট নাও তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে he has been turned out of the house he has been turned out of the house turned out মানে তাড়িয়ে দেওয়া আমি এ কথা বলিনি I did not say this I did not say this আমি এটা ঠিক করব I will fix it up I will fix it up আমি ঠিক ওখানেই থাকব I will be right there I will be right there আমি এমনি অনুভব করি I feel so I feel so সে সব সময় অহংকার করে he always boast he always boast আমি তাকে আমার কথা দিয়েছি I have given him my words I have given him my words সাবধান বি ওয়ার বি ওয়ার প্রেমে থাকলে ভয় কেন why fear if in love why fear even love রায় মুলতুবি থাকল the judgement was postponed the judgement was postponed তোমার দয়ায় by your grace by your grace শুধু এই বলতে থাকো just keep saying this just keep saying this বাজে কথা বন্ধ করো স্টপ ননসেন্স স্টপ ননসেন্স দেয়ালগুলিরও কান রয়েছে walls too have ears walls too have ears শুধু অপেক্ষা করুন এবং দেখুন just wait and watch just wait and watch সে আমার পায়ে ধরল he fell at my feet he fell at my feet আজ কি ছুটি is it a holiday today is it a holiday today তোমার কত দুঃসাহস how dare you how dare you কি সুন্দর হাউ লাভলি হাউ লাভলি তুমি এখন কোথায় where are you now where are you now কিভাবে যাব how to go how to go কিভাবে শুরু করব how to start how to start তুমি কি জানো do you know do you know কি সুন্দর হাউ নাইস হাউ নাইস তুমি কি খেলাধুলা করো do you play any sports do you play any sports কুকুরটাকে বেঁধে রাখো keep the dog chained keep the dog chained তাড়াতাড়ি করো হারিয়াপ হারিয়াপ তুমি কখন এলে when did you come when did you come তাই তো কথা that's the question that's the question আমি শীঘ্রই ফিরে আসব I will be back soon I will be back soon ঈশ্বরকে ধন্যবাদ থ্যাংক গড থ্যাংক গড আমাকে বাধা দিও না don't stop me don't stop me একটা ব্যাপার নিশ্চিত one thing is for sure one thing is for sure আমাকে হতাশ করো না do not let me down do not let me down এই দরে বিক্রি করা অসম্ভব it is impossible to sell at this price it is impossible to sell at this price আমার কি এটা আনা উচিত should I bring it should I bring it উত্থান পতন জীবনের অঙ্গ ups and downs are part of life ups and downs are part of life তুমি কেমন আছো how are you how are you এত দেরি হলো কেন why are you so late late why are you so late তুমি কি রাগ করেছো are you angry are you angry ওখানে কে হু ইজ দেয়ার হু ইজ দেয়ার তুমি কি মজা করছো are you kidding are you kidding ওর কাছে কি ফোন আছে has he got a phone has he got a phone তুমি কি বুঝেছিলে did you understand did you understand তুমি মোটামুটি ভালো করেছ you did fare well you did fare well এটা কে হু ইজ ইট হু ইজ ইট সে আমার বেঁচে থাকা কঠিন করে তুলেছে He made me difficult to live. He made me difficult to live. ও সব বাজে কথা that's all nonsense that's all nonsense ও কথা ছেড়ে দাও let the matter drop let the matter drop খুব দরিদ্র বা খুব খারাপ এর ইংরেজি ভেরি পুয়ার ভেরি পুয়ার এই দুটি অর্থে আমরা ভেরি পুয়ারকে ব্যবহার করতে পারি খুব দরিদ্র কিংবা খুব খারাপ তোমার মেজাজ হারাবে না don't lose your temper don't lose your temper বিশেষ কিছু না নাথিং স্পেশাল নাথিং স্পেশাল ভাবতেও ভয় হচ্ছে it's even awful to think about it's even awful to think about সত্যি রিয়েলি রিয়েলি পরিবার কেমন আছে how is the family how is the family সে অনেক আগের কথা ইট হ্যাপেন্ড লং এগো ইট হ্যাপেন্ড লং এগো মিথ্যা চোখের জল ফেলবে না don't set false tears don't set false tears সে অনেক কথা it's a long story it's a long story সে আমার কথা শোনে না he does not listen to me he does not listen to me বাড়ির ভেতর দিয়ে পদ আছে there is a passage through the house there is a passage through the house আপনার কাছে আমি বিশেষ বাধিত I am much obliged to you I am much obliged to you লেখাপড়ায় মন দাও concentrate on your studies concentrate on your studies কত নোংরা হাউ দাটি হাউ দাটি তুমি কি বুঝাতে চাও what do you mean what do you mean কার সাথে দেখা করতে হবে whom to meet whom to meet তার জামিন ছিল কে who stood security for him who stood security for him কি আজে বাজে কথা হোয়াট ননসেন্স হোয়াট ননসেন্স তাদের সকলেই শাস্তি পেয়েছে all of them have been punished all of them have been punished